কার্লাইল গেটেকে মহাপুরুষ মোহাম্মদের চাইতেও বড় মনে করেছেন আমার ধারণা তিনি ভুল করেছেন কারণ হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম জীবনের স্বরূপ উপলব্ধি করে নিজস্ব মহিমায় স্থিত করেছেন আর গেটে শুধু জীবনের মহিমা কীর্তন করেছেন জিনিয়াস এর সাথে

মহৎ সাহিত্যের মধ্যে একটা পবিত্র প্রাণশক্তি সবসময় থাকে এটা এক ধরনের আশ্চর্য রহস্যময় শক্তি অনেকটা মারেফাত বা আধ্যাত্মিক তত্ত্বের মতো